আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন রোহিঙ্গা সংখ্যালঘুদের মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষায় সংহতি ও ঐক্য প্রদর্শনের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাহমুদ আব্দুল মহিদ তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে বিশ্বাস অর্জনের লক্ষ্যে পরিষদকে আরও বেশি সক্রিয় হওয়া আবশ্যক গতকাল ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত future proofing trust for sustaining peace শীর্ষক পর্যায়ের এক বৈঠকে রাষ্ট্রদূত এসব কথা বলেন মোহাম্মদ আব্দুল মহিতে বলেন রোহিঙ্গা সংখ্যালঘুদের তাদের মাতৃভূমি মিয়ানমার থেকে বিতাড়িত হওয়ার পর প্রায় ছয় বছর কেটে গেছে এই সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বরং এ ব্যাপারে ক্রমাগত নীরব ভূমিকা পালন করা হয়েছে মে দু হাজার জন্য সুইজারল্যান্ড নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করছে এবং দেশটির পরিষদে তার প্রথম সভাপতিত্বের একটি স্বাক্ষর ইভেন্ট হিসেবে এই উচ্চ পর্যায়ের উন্মুক্ত সভার আয়োজন করে এতে সভাপতিত্ব করেন সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস নানা আয়োজনে গতকাল কক্সবাজারে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে এ উপলক্ষে জেলার উপজেলাগুলোতে বর্ণাঢ্য র্যালির পাশাপাশি ধর্মীয় সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয় উখিয়ার রাজাপালং ইউনিয়নের রেজুরকুল ধর্মাশোক ধাতু চৈত্যবিহার সবুজ চত্বরে তি স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল রাসেল পিপিএম সার্বজনীন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি রূপম বড়ুয়ার সভাপতিত্বে ধর্মীয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়া থানার officer in charge OC Sheikh Mohammad Ali ও বৌদ্ধ মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মধু বড়ুয়া চলতি বছর পবিত্র হজ পালনের জন্য যারা চূড়ান্ত নিবন্ধন করেছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে বলেছে ধর্ম মন্ত্রণালয় সরকারি হাসপাতাল বা নিজ এলাকায় অবস্থিত সুনামের সাথে পরিচালিত হাসপাতাল থেকে প্রয়োজনীয় পরীক্ষাগুলো করতে পারবেন হাজিরা ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় হজ যাত্রীদের হজে যাওয়ার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন জানা গেছে সৌদি সরকার জানিয়েছে এবার যারা হজ করতে যাবেন তাদের করোনা টিকা বা ভ্যাকসিন বাধ্যতামূলক নিতে হবে এজন্য হজযাত্রীদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা ও স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ করতে ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে জানা গেছে হজযাত্রীদের বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে হবে এছাড়া সরকারি হাসপাতাল অথবা সরকারের অনুমোদিত বেসরকারি যে কোনো হাসপাতাল থেকে বুকের X ray ECG blood group urine R ME blood sugar report টিকা কেন্দ্রে আসার সময় সঙ্গে নিয়ে আসতে হবে এসব পরীক্ষা বিগত তিন মাসের মধ্যে করা হয়ে থাকলে পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই শুধুমাত্র পূর্বের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে টিকা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিজ নিজ এজেন্সির মাধ্যমে ই হেলথ প্রোফাইল ফর্মের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে এদিকে কক্সবাজার সিভিল সার্জন অফিসে গঠিত নির্দিষ্ট মেডিকেল টিম পবিত্র হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন স্বাস্থ্য পরীক্ষার পর ওয়েবসাইট হতে ডাউনলোড করে টিকা প্রদানপূর্বক মেডিকেল কার্ড সরবরাহ করা হবে কোনো হজযাত্রী নির্ধারিত সময়ে টিকা গ্রহণে ব্যর্থ হলে হজযাত্রীরা রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে স্থাপিত মেডিকেল সেন্টার থেকে টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ করতে পারবেন কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা ও পাটচক্র পর্যটকদের বই পড়তে উদ্বুদ্ধ করতে গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়ার সামাজিক মানবিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার ব্যতিক্রম এ আয়োজন করে সংগঠনের চল্লিশ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শোভাযাত্রা শুরু করে কলাতলি পয়েন্টে গিয়ে শেষ করে পরে তারা পাঠচক্রে অংশ নেন পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল বলেন একটি ভালো বই মানুষকে বদলে দিতে পারে মানুষ বই পড়েই নিজের জীবনকে আলোকিত করতে পারে তাই আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে এই আয়োজন করা হয় এখন জানিয়ে দিচ্ছি বাঁকালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর চারটা বিশ মিনিটে চলবে সকাল দশটা এগারো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সকাল